আমাদের আজকের আলোচ্য বিষয় শুধু একটা কথা একটা সময় ছিল আজকে থেকে প্রায় তিন চার হাজার বছর হবে সময়টা বড় কথা নয় একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র একজন রাজা ছিলেন সে রাজার নাম ছিল দাকিয়ানুস কি নাম ছিল দাকিয়ানুস নামটাও কিন্তু কোনো বড় কথা নয় ঠিক আদম আলাহিসাল্লাম কোন ফল খেয়েছেন সেটা যেমন বড় কথা নয় এই রাজার নামটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ওই সভ্যতাটা ছিল গডলেস ওই সভ্যতাটা ছিল গডলেস মানে ওই সভ্যতার পড়াশোনা ছিল সিরকি পড়াশোনা অর্থনীতি ছিল সিরকি অর্থনীতি রাজনীতি সিরকীয় রাজনীতি সামাজিক ব্যবচার পাপাচার জুলুম আপনার জিনা মদ এগুলোতে ভর্তি ছিল এক কথা একটা জাহিলি সভ্যতা এই সভ্যতার রাজা ছিল দাকিয়ানুস তো এই সভ্যতার মধ্যে আল্লাহ রবুল আলমিন ওই রাজার রাজ পরিবারের বা কেউ কেউ বলেছেন সংসদ যেটা আমরা বুঝি সংসদ ভবন সংসদ এই সাংসদদের মধ্যে top top scholar top top কোয়ালিটির নয় জনকে আল্লাপাকে হেদায়ত দেন সুফান আল্লাহ একটা শিরকি রাষ্ট্র যার মধ্যে সাংসদ সাংসদবৃন্দুর মধ্যে প্রশাসনিক কর্মকর্তার মধ্যে আল্লাপাক নয় জন যুবককে হেদায়ত দেন তারা ছিল যুবক ইয়াং পিপল তাদের মাঝে আল্লাপাক ইমান জেলে দেন তাওহিদের ইমান আলো জেলে দেন আর যখন তাওহিদ আসবে তখন আপনার কাছে শিরকে খারাপ মনে হবে তো স্বভাবতই তাদের কাছে আর ওই সভ্যতাটাকে ভালো মনে হচ্ছিল না তারা তাদের সাধ্যমতো সেই সমাজটা সংস্কার করার চেষ্টা করছিলেন এক পর্যায়ে যখন জানাজানি হয়ে গেল যে এরা মুসলিম হয়ে গেছে তখন সেই রাজা ওদের উপর রাষ্ট্রীয় নির্যাতন ছেড়ে দিল এবং আলটিমেটাম দেওয়া হলো ডেকে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে যদি তোমরা আবার আমাদের ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদের শিরোচ্ছেদ করা হবে এখন নয়জন বসে পরামর্শ করছেন কি করা যায় সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে কেউ সাত বলেছেন কেউ নয় তো তারা চিন্তা করলো যে আমাদের এখানে থাকা পসিবল হচ্ছে না আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এখন আমাদের কাছে দুইটা অপশন দেখেন দুইটা অপশন যারা ইসলামের নামে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েছেন তাদের প্রতি নসিহা থাকবে তাদের কাছে দুইটা অপশন ছিল একটা হচ্ছে ওই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা অথবা সেই রাষ্ট্র থেকে চলে যাওয়া আমি বলে রাখি এই সুরাটা কিন্তু মাক্কি সুরা যখন রসুল সাল্লাহ মক্কায় এবং মক্কার পরিবেশটাও ঠিক ওই সমাজের মতোই ছিল মক্কায় দুটো অপশন এই সাহাবি গুটি কয়েক সাহাবিকে নিয়ে হয় আবু জাহেলের রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা অথবা সেখান থেকে হিজরত করা অন্য কোথাও চলে যাওয়া আর কোনো অপশন নাই আর সাহেবুল কাহাফের সেম ঘটনা তারা কি ডিসিশন নিলেন বিদ্রোহ করলেন আর সাহেবুল কাহাফকে যুদ্ধ করলেন রাষ্ট্রের বিরুদ্ধে ওই তাগতি রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই শিরকি রাষ্ট্রের বিরুদ্ধে তারা নয়জন মিলে যুদ্ধ করতে যাননি তারা সেখান থেকে চলে গেলেন হিজরত করলেন হিজরত ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ সামনে প্রচুর হিজরত করতে হবে মুসলিমদেরকে এরপর যেটা ঘটলো তারা যাচ্ছিলেন কোন একটা জায়গায় তারা সেই গুহায় যাচ্ছিলেন না তারা কোনো একটা জায়গায় যাচ্ছিলেন মেবি সেই সভ্যতা থেকে অনেক দূরে কোথাও যেখানে তারা শান্তিতে নিরাপদে দিন পালন করতে পারবে এটা ছিল ওদের উদ্দেশ্য রাত হয়ে গেল তারা গুহার মধ্যে ঢুকলেন রাত কাটানোর জন্যে এবং আল্লাহবাক তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন আপনারা জানেন তারা ঘুম থেকে উঠলেন কত বছর পর তিনশো নয় বছর পর তিনশো বছর প্লাস আরো নয় বছর তিনশো নয় বছর পর ঘুম থেকে উঠলেন ক্ষুধার্ত ছিলেন একজনকে পাঠালেন বাজারে যাও এবং খেয়াল করে দেখবে কোন খাবারটা পবিত্র খাবার ফুড কনসিয়াসনেস খাবার যেটা খাচ্ছেন ভালো খাচ্ছেন না খারাপ খাচ্ছেন এটা কিন্তু প্রাচীন সুন্না কারণ এই যুগে শেষ জামানায় খাদ্য করাপ্টেড হয়ে যাবে খাদ্যের মাধ্যমে আপনাকে মেরে ফেলা হবে বাবা বলছি আসহাবুল কাফ এবং সুরাতুল কাফ এটাই হচ্ছে শেষ জামানার সুরা কিভাবে এই একটা সুরাকেই নবী সাল্লাহাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য কোনো সুরাকে করেন নাই আর দাজ্জাল শেষ জামানার বড় ফিতনা তারপর খাবার কিনতে গেলেন রুটি কিনলেন অর্থ দিলেন অর্থ রৌপ্য মুদ্রা আমাদের মতো বোগাস কাগজের টাকা না আমাদের মতো ইলেকট্রনিক মানি না অরিজিনাল ইসলামিক মানি সোনার কয়েন এবং রূপার কয়েন রূপার কয়েন দিলেন তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন তো টাকাটা নষ্ট হয়ে যায় নাই তাই না তাহলে ইসলামের মুদ্রা এমন একটা জিনিস হতে হবে যেটার একটা ইন্টেন্সিক ভ্যালু আছে যেটা এক হাজার বছর পরেও যার মূল্য ঠিক সেম থাকবে আপনার টাকার মূল্য সেম থাকবে না প্রতারণা চলছে সারা বিশ্বে এবং এই কাগজের টাকা দিয়ে সারা বিশ্বের সম্পত্তি লুট করে ফেলছে মুসলিমরা এখানে নির্বিকার স্কলারদের কোনো খবরই নাই এগুলো সম্পর্কে যাই হোক এরপর যেটা হলো ওই দোকানদার ধরে ফেললেন এই টাকা তো অনেক আগের টাকা কোথায় ফেলে তুমি গুপ্তধন পেয়েছো নিশ্চয়ই সে বলল আমি এখানকার রাষ্ট্রের প্রধানের ছেলে আমি এখানকার সাংসদদের ছেলে আমি এখান থেকে চুরি করবো কি জন্যে আমি গতকালকে এখান থেকে বের হয়েছি আমার সাথীরা সেই গুহায় ঘুমিয়ে আছে এরা তো মনে করতেছে পাগল ব্যক্তি তো সেই কয়েনটা নিয়ে তারা দেখলো যে সেই কয়েনে যে বাচ্চার ছবিটা আছে এই বাচ্চার নাম দাকিয়ানুস যে কিনা আজকে থেকে তিনশো বছর আগে মৃত্যুবরণ করেছে বুঝতে পারছেন কি ব্যাপারটা সবাই মিলে তাকে ধরে নিয়ে গেল সেই রাজদরবারের কাছে এবং সে ব্যক্তি এবার এই রাজদরবারে গিয়ে দেখলো যে এই রাজদরবার তো আমি ছেড়ে আসি নাই এটা তো নতুন একটা রাজদরবার দেখছি আমি এই রাস্তা তো আমি চিনছি না এই বাড়িঘর আমি দেখিনি আগে আমি কি স্বপ্ন দেখছি না আমি পাগল হয়ে গেছি না আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তখন সেই বাচ্চা এবার এবার যে বাচ্চাটা ক্ষমতায় ছিল এই বাচ্চা এবং তার এই সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করত তিনশো বছর পার হয়ে গেছে এই তিনশো বছর পর এই সভ্যতাটা আল্লাহকে বিশ্বাস করত। তারা শুধু একটা কনসেপ্টে বিশ্বাস করতো না একটা কনসেপ্টে সেটা হলো আল্লাহ পাক মৃত্যুর পর আবারও বান্দাদেরকে উঠাবেন পুনরুত্থিত করবেন এই রিজারেকশন এটাতে ওরা বিশ্বাস করতো না এবং তারা শুনেছিল আজকে থেকে প্রায় তিনশো বছর আগে নয় জন কি জন যুবক এই এলাকা থেকে চলে গেছে রহস্যজনকভাবে কেউ ওদেরকে খুঁজে পায়নি এবার সেই বাচ্চার সেই বোধোদয় হলো যে তোমরাই কি তারা তারা বললো হ্যাঁ আমরাই তারা তোমাদের বাকি সাথীরা কোথায় গুহায় আছে চলো দেখতে যাই চলুন এবার সব সব এলাকার লোকজন মিলে সেই গুহার সামনে গেল গিয়ে দেখলো হ্যাঁ সেই নয়জন সেখানে ঠিকই আছে তাদের সাথে একজন কুকুরও আছে আল্লাহবাক তিনশো নয় বছর পর এই নয়জন যুবকদেরকে দিয়ে পুরো একটা দেশের মানুষের আকিদা চেঞ্জ করে দিলেন সুফান আল্লাহ যারা আল্লাহতে বিশ্বাস করতো কিন্তু পরকালের এই পুনরুত্থানে বিশ্বাস করতো না তাদের বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ পাক এই নয়জনকে যদি তিনশো নয় বছর পর উঠাতে পারেন তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ মৃত্যুর পরে আবারও পুনরুত্থিত করতে পারেন আল্লাহ কদিন আল্লাহ কুল্লিশে আল্লাপাক সমস্ত বিষয়ের উপরে কর্তৃত্বশীল এই হলো গল্প শিক্ষা কি কয়েকটা পয়েন্ট বলে শেষ করছি এক নাম্বার শেষ জামানা হবে গডলেস সভ্যতা বারবার মনে রাখবেন আখিরুজ্জামানের উল্লাহ সুরাতুল কাহ এক নাম্বার শিক্ষা হচ্ছে শেষ জামানাটা হবে গডলেস ঠিক যেমন আসহাবুল কাহাফের সভ্যতা ছিল গডলেস আপনি শেষ জামানার আপনার রাজনৈতিক সিস্টেম দেখবেন সেখান থেকে তারা ধর্মকে তুলে দিবে শেষ জামানার অর্থনীতি দেখবেন সেখানে ধর্মের কোনো বালাই থাকবে না শেষ জামানার শিক্ষানীতিগুলো দেখবেন সেখানে ধর্ম সেখান থেকে ধর্মকে তুলে দেওয়া হবে শেষ জামানার সামাজিক অবস্থাগুলো দেখবেন এখান থেকে ধর্মীয় হেদায়ত উঠে যাবে এমনকি যে গুটি কয়েক মানুষের মধ্যে ধর্মের চেতনা থাকবে তারাও হবে প্রোটেস্ট্যান্ট ধার্মিক তারা শুধু নামকা ওয়াস্তে ধর্মকে ধরে রাখবে কমপ্লিটলি তারা কেউ ধর্মকে ফলো করবে না এই হলো শেষ জামানার বাস্তবতা শেষ জামানাটা হবে গডলেস ওয়ার্ল্ড যেটা এখন এই পশ্চিমা সভ্যতার হাত ধরে সারা পৃথিবীতে এই গডলেস ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে আর অল্প কিছু মানুষের মধ্যে দিনটা সীমাবদ্ধ আছে তাদের সংখ্যা নিতান্তই কম নিতান্তই কম ঠিক যেমন আসাবুল কাহাফের সংখ্যা ছিল নিতান্তই কম এটা হচ্ছে point number one point number two শেষ জামানাতেও অল্প কিছু মানুষ এই দিন ইসলামের শেকড়টা আঁকড়ে ধরে থাকবে ইসলামের শেকড়টা এমন একটা শেকড় যেটাকে পুরোপুরি কেটে ফেলা কখনো সম্ভব নয় এটা কেটে ফেলবে আবার গজাবে আবার আক্রমণ করবে আবার গজাবে এবং শেষে এই শিকড়টা থেকে একটা বড় বৃক্ষের জন্ম হবে যে বৃক্ষটা হচ্ছে ইমামুল মাহাদি এবং ইসা আলী ইসালাম যাদের হাত ধরে আল্লাহ রবুল্লাহ আলমিন জেরুজালেম কনস্টান্টিনোপুল সহ পুরো বিশ্বের খেলাফা আবারও দান করছেন অচিরে ইনশাআল্লাহ আল্লাহ কোনো সন্দেহ নাই এই বিষয়ে তো তার পয়েন্ট হচ্ছে শেষ জামানাতেও অল্প কিছু মানুষ হলেও দিন ইসলামকে তার আঁকড়ে ধরে থাকবে এটা পয়েন্ট নাম্বার দুই তাই হতাশ হবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আমরা যেন সেই অল্প সংখ্যক মানুষের মধ্যেই অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ বলেছেন শাকুর আমার এবাদত গোজার বান্দার সংখ্যা খুবই কম নাম্বার থ্রি এই অল্প মানুষ যারা রিলিজন ফলো করবে শেষ জামানায় তাদের মধ্যে একটা মেজর অংশ হবে যুবক শ্রেণীর মানুষ এই যুবকদের জন্যই আগামীর সময়টা আসতেছে বুড়াদের জন্য আগামীর সময়টা না তারা চলে যাবে আপনি থাকতে পারেন আল্লাহ চাইলে আমরা থাকতে পারি অথবা আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা থাকবে ইনশাআল্লাহ সামনের দিনগুলো এই যুবক শ্রেণীর জন্য আখরুজ্জামান যুবকদের জন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা যৌবনকালটা আল্লাহর জন্য উৎসর্গ করেছে তাই যুবকদের প্রতি নাসিহা থাকবে জ্ঞান অর্জন করুন প্রচুর জ্ঞান অর্জন করুন পড়াশোনা করুন ভার্সেটাইল বইপত্র পড়ুন কোরআন সুন্না হিস্ট্রি ইকোনমিক্স ফিলোসফি সব বইপত্র পড়তে হবে স্কলারদের শরণাপন্ন হন আমল করেন জামা গঠন করেন যারা দিনের জন্য কাজ করছেন সবার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলেন একটা উম্মাহ গড়ে তোলেন পরিবার গড়ে তোলেন শারীরিক প্রিপারেশন নেন মানসিক প্রিপারেশন নেন ইমান তাজা রাখেন একসাথে থাকেন সামনে দাওয়াত এবং জিহাদ আপনার জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা আসহাবুল কাহাফের ক্ষেত্রেও তারা ছিলেন অল্প কিছু যুবক সামনের দিনগুলো হবে যুবকদের জন্য ইনশাআল্লাহ চার নাম্বার পয়েন্ট হচ্ছে এই যুবকদের কিন্তু মধ্যে বেশিরভাগই ছিল উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কিন্তু রাস্তাঘাটের ছেলে ছেলেরা ছিলেন না তারা কেউই কিন্তু রাস্তাঘাটের অর্ডিনারি পিপল ছিলেন না আমাদের মতো সাহেবুল কাহাফের প্রায় ম্যাক্সিমাম ব্যক্তি ছিলেন ওই সময়কার রাষ্ট্রীয় যে পদমর্যাদা আছে প্রশাসনিক কর্মকর্তার ছেলে আজকে আমাদের রাজনীতিবিদদের প্রতি নসিহত থাকবে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি নসিহত থাকবে প্রত্যেক যে সদস্য প্রত্যেক যে ভাই মুসলিম ভাই আপনি প্রশাসনে আছেন র্যাবে আছেন পুলিশে আছেন আর্মিতে আছেন যে কোনো বাহিনীতে আছেন ইভেন পলিটিক্সে আছেন তাদের সবার প্রতি নসিহা থাকবে আসফাউল কাহাফের মতো হয়ে যান সময় থাকতে আপনার এই মেধা আপনার এই শক্তি আপনার এই ক্ষমতা জাল আপনাকে দিয়েছেন আল্লাহর পথে ঢেলে দেন ইনশাআল্লাহ আগামী দিন আপনার জন্য অপেক্ষা করছে যদি আসফাউল কাহাফ এই নয়জন মিলে পুরো ওই কান্ট্রি ওই সভ্যতার বিরুদ্ধে থাকতে পারে আপনারাও পারবেন ইনশাআল্লাহ আমরা জানি যে আপনারাও মুসলিম হয়তো চাপের কারণে হোক দুনিয়াবি কোনো কারণেই হোক ইমানের চর্চা না থাকার কারণেই হোক কোনো না কোনোভাবে আপনাদের হৃদয়টাকে করাপ্টেড করে ফেলা হয়েছে আমরা দোয়া করব আল্লাহ পাকে আপনাদেরকে যেন ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসেন কারণ আপনাদের যারা দ্বারা যে খেদমতটা সম্ভব সেটা আমাদের মতো অর্ডিনারি পিপল দ্বারা দেওয়া সম্ভব নয় আপনাদের মধ্যে পড়াশোনা আছে ম্যাচুরিটি আছে আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন ইকোনমিক্স বোঝেন পলিটিক্যাল সায়েন্স বোঝেন আপনার রিলিজনও বুঝবেন ইনশাআল্লাহ সঠিক জায়গায় আসলে রিলিজনও বুঝবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে সামরিক ট্রেনিং আছে যেটা সামনের দিনগুলোতে খুব প্রয়োজন হবে সার্ভাইভ কীভাবে করতে হয় সেটা আপনারা জানেন প্রত্যেক প্রত্যেক প্রশাসনিক বড় বড় কর্মকর্তা জানে যে মালহামা সামনে আসছে আমরা জানি না তারা জানে প্রত্যেকেই জানে আমরা তাদের জন্য দোয়া করবো এবং তাদের জন্য আমরা হেদায়তের আলো মিম্বর থেকে ছড়িয়ে দিব আল্লাহ তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে আনুন এবং সমস্ত পাপাচার সমস্ত ঘুষ সমস্ত দুর্নীতি জালেমের সাহায্যকারী হওয়া এবং অন্যায়কে পেট্রোনাইজ করা এই সমস্ত বিষয় থেকে আল্লাহ ওদেরকে বের করে নিয়ে আসুন আল্লাহ পাঁচ নাম্বার প্রচেষ্টা এবং দোয়া আসহাবুল কাফ শুধু দোয়াই করেননি প্রচেষ্টাও চালিয়েছেন যতক্ষণ তারা সেই সমাজে ছিলেন তারা দাওয়াতি কাজ করেছেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়াও করেছেন কি দোয়াটা করেছেন দোয়াটা আমরাও সবাই করি তারা বলেছেন রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমা ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা তাদের দোয়াটা ছিল এরকম হে আল্লাহ আমরা চেষ্টা করছি নয়জন মিলে চেষ্টা করছি সমাজকে সংস্কার করার হে আমাদের প্রতিপালক আতিনা মিল্লাদুনকা রহমা আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন ওয়াহাইলানা মিন আমরিনা রসাদা আপনি আপনার সাহায্যে আমাদের সব কাজগুলোকে সুন্দর মতো সমাধান করে দিন আল্লাহর রহমত এবং সাহায্য না থাকলে প্রচেষ্টা কোনো কাজে আসবে না আবার শুধু দোয়া করেই খান্ত থাকলে হবে না চেষ্টাও চালাতে হবে তখনই গিয়ে একটা রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ এটা পাঁচ নাম্বার ছয় হিজরত এটা শুনতে শুনতে আমার পক্ষ থেকে হয়তো বিরক্ত হয়ে গেছেন আপনারা সামনের দিনগুলোতে বুঝবেন এটার বাস্তবতা কতটুকু এই কথাগুলো আপনাদের মনে পড়বে ইনশাল্লাহ <clears throat> আর সাহাবুল কাফ ওই সমাজে চেষ্টা করেছিলেন পারেন নাই দোয়া করেছেন এক পর্যায়ে সেখানে টিকতে পারেননি কারণ জালেমের শক্তি এত বেশি ছিল তারা টিকতে পারতেন না এক পর্যায়ে তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে সেই সমাজ সামনের দিনগুলোতে আপনি যখন দেখবেন আরও বেশি বেশি সমস্যা আসছে সমাজে একটার পর একটা ফিতনা আসছে মালহামা লঞ্চ হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রে যুদ্ধ জড়িয়ে পড়ছে খাবার পাবেন না আপনি খাবার পানি বিশুদ্ধ বাতাস এগুলো সংকট হচ্ছে আপনাকেও অনেক দূরবর্তী কোনো কান্ট্রি সাইডে হিজরত করতে হতে পারে সেই প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখতে পারেন এটা আমার নাসিহা ডিসিশন আপনি নেবেন এটা আমার নাসিহা কারণ আমি নিজের জন্য যা পছন্দ করব আপনাকে সেটাই বলবো হিজরত একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের নবীকে হিজরত করতে হয়েছে মক্কা থেকে মদিনা তার আগে মক্কা থেকে সিনিয়া তার আগে মক্কা থেকে তায়েফ করতে হয়নি রাসুলের না এটা ইব্রাহিম আলাহিসাল্লামকে হিজরত করতে হয়েছে আসহাবুল কাফকে হিজরত করতে হয়েছে আপনি যখন ইমান নিয়ে চলবেন প্রকৃত ইমান যে ইমান নিয়ে চললে হাতের মধ্যে আগুন রাখার মতো হবে তখন এই দুইটা অপশনই আপনার সামনে থাকবে হয় সেখান থেকে ইমান নিয়ে হিজরত করা অথবা আল্লাহর পথের দাওয়াত এবং জিহাদের রশি ধরে রাখা তৃতীয় কোনো অপশন সেখানে নাই এটা একটা বিষয় একটা হাদিস মনে করিয়ে দিই রসুল সাল্লাম বলেছেন শেষ জামানায় খুব ভালো করে বুঝবেন শেষ জামানায় একজন মুমিনের জন্য এই ফেতনামুক্ত শহরে থাকা ইম্পসিবল হয়ে যাবে তখন তার জন্য সবচেয়ে সেরা সম্পদ হবে কিছু বকরি কিছু গাভীর পাল কিছু জমি কিছু সোনা এবং রূপা এগুলো নিয়ে সে হিজরত করবে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এটা নবীজির হাদিস তিনি জানতেন সামনে এরকম একটা অবস্থা হবে এই জন্যই তো হাদিসগুলো বলে গেছেন এই সময়গুলো সামনে আসবে আল্লাহ পাকে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন সাত নাম্বার আল্লাহর সাহায্য মোজেজা দেখুন যখন আপনি আল্লাহ পাকের পথে আসবেন পরিপূর্ণভাবে আল্লাহ পাকের উপর দায়িত্ব হচ্ছে আপনাকে সাহায্য করা আর সাহেবুল ক্যাফ যখন আল্লাহর পথে চলে আসছে তাহিদের সাক্ষী দিয়ে আল্লাহবাক তাদের জন্য তার তার পথকে প্রশস্ত করে দিয়েছেন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছে নিশ্চিন্তে এদিকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন খেয়াল করেছেন কোনো টেনশন নাই তারা ঘুমিয়ে আছেন এবং অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ কেয়ামত পর্যন্ত মানুষদেরকে হেদায়ত দিয়ে দিলেন যে কেয়ামত অবশ্যই হবে পুনরুত্থান অবশ্যই হবে কেয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষ এদের গল্প পড়তে থাকবে প্রতি শুক্রবার এই অসংখ্য মুসলিম এই গল্পটা পড়বে অথচ তারা কিন্তু জানেই না যে তাদেরকে নিয়ে কোরআনে এরকম আয়াত নাজিল করা হয়েছে আল্লাহ সাহায্য আসবে ইনশাআল্লাহ যখন আপনি হকের পথে থাকবেন আট নাম্বার আপনি আল্লাহর মর্যাদা দেখতে পারবেন কিভাবে আসহাবুল ক্যাফ যখন ঘুমিয়েছিলেন তাদের ঘুমের যেন ডিস্টার্ব না হয় আল্লাহ পাক সেজন্যে সূর্যকে উঠানোর সময় ডান দিক দিয়ে হেলাতেন আর ডোবানোর সময় বাম দিক দিয়ে হেলাতেন আল্লাহ পাক প্রকৃতিকে তাদের অনুগত করে দিয়েছিলেন সুফানুল্লাহ আজও যদি কেউ আপনি হকপন্থী হতে পারেন আমরা পারি আল্লাপাক প্রত্যেকটা বিষয়কে আপনার অনুগত করে দিবেন ইনশাআল্লাহ আল্লাপাক চাইলে আসমান থেকে ফেরেস্তা নামিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আল্লাপাক এটা করেননি বদরের মাঠে করেননি উহুদে করেন নাই ইসলামের ইতিহাস অল্প কিছু মানুষকে নিয়ে বড় যুদ্ধ জয়ের ইতিহাস আমরা বড় সৈন্য সামন্থ এবং অস্ত্রশস্ত্র নিয়ে কখনো যুদ্ধে নামি নাই প্রতিটা জায়গায় আমরা জিতেছি কেন ইমানের কারণে আল্লাহর সাহায্যের কারণে গায়েবী মাতাদ আসবে ইনশাল্লাহ শুধু তাই নয় খেয়াল করে দেখবেন এই গল্পটা পড়লে ঘুমের মধ্যেও আল্লাপাক তাদের পার্শ্ব পরিবর্তন করাচ্ছিলেন সুফান আল্লাহ তারা ঘুমিয়ে আছে আল্লাপাক ফেরেস তাদেরকে দিয়ে তাদের পার্শ্বটা পরিবর্তন করাচ্ছেন ডানে একবার বামে একবার কেন করাচ্ছেন তাদের মূল্য এত বেশি কেন তাওহিদ ইমান এই কারণে আজকেও যদি আমরা আল্লাহর পথে এভাবে থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে ঘুমের মধ্যেও হেল্প করতে পারেন ইনশাআল্লাহ আজকে হীনমন্যতা ত্যাগ করতে হবে আমাদের যে রক্ষণশীল চেতনা শেকড় ভুলে যাওয়া আমরা যে এখন হীনমন্যতায় ভুগছি এটা ত্যাগ করতে হবে দুই শ্রেণীর মানুষ পাবেন হতাশাবাদী এবং আশাবাদী হতাশাবাদীদের জন্য আখেরুজ্জামানে কোনো অংশ নাই আল্লাপাক বলেছেন যে ওয়ান ওয়ান্তুমুলে আলাউনা অবশ্যই তোমরা বিজয়ী হবে ইন কুন কুন্তুম মমিন যদি তোমরা প্রকৃতপক্ষে মমিন হয়ে থাকো ওয়ালা তাহিনু তাদু তোমরা হীনবল হয়েও না ইসলামের দিকে ডাকতে থাকো ওয়ান ওয়ান্তুমুলে আলাউনা তোমরা বিজয়ী হবে ওল্লাহ মাকুম আল্লাপাক তোমাদের সাথে আছেন ওয়ালাই ইয়াথি রকম আমালকুম আল্লাপাক তোমাদের আমল কখনো বিনষ্ট করবেন না ইনশাআল্লাহ আর কিছু পয়েন্ট ছিল সেগুলো আজকে বলার সময় পাচ্ছি না আপনারা পরে ইনশাল্লাহ পড়ে নেবেন যেমন একটা বলেছিলাম যে খাবার করাপ্টেড হয়ে যাবে শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে যে খাবার খাচ্ছেন সেটা সম্পর্কে সচেতন থাকবেন এমন কোনো খাবার পেটে ঢুকাবেন না যেটা ম্যানুফ্যাকচার্ড এগুলোর মধ্য দিয়ে সাইলেন্ট কিলিং করা হচ্ছে মুসলিমদেরকে এবং সারা বিশ্বের মানুষদেরকে সাইলেন্ট কিলিং করা হচ্ছে এমন এমন জটিল রোগ তারা সৃষ্টি করে দিবে যেটা ট্রিটমেন্ট করতে করতে সারা জীবন শেষ হয়ে যাবে ম্যানুফ্যাকচার খাবার খাবেন না বাচ্চা থেকে ভুলেও বাইরের কোনো খাবার দিবেন না বাসার খাবার দিবেন দেশি খাবার খাওয়াবেন কারণ শেষ জামানায় খাবার করাপ্টেড হয়ে যাবে ওই যে তারা বলেছেন বাজারে গিয়ে দেখবে কোন খাবারটা পবিত্র সচেতনতা অর্থ করাপ্টেড হয়ে যাবে শেষ জামানায় মানি করাপ্টেড হয়ে যাবে একটু আগে আমি বলেছি গোল্ড কয়েন এবং রুপার দিরহামটা উঠিয়ে দিয়ে বোগাস সব মানি তারা ছেড়ে দিবে এই জন্য আপনার যদি সম্পত্তি থেকে থাকে বেশি জমি কিনে রাখেন গাছপালা লাগান ব্যবসা ইনভেস্ট করেন না হলে আপনি গোল্ড কয়েন এবং রুপায় কনভার্ট করেন এই পেপার মানি এবং ইলেকট্রনিক মানিগুলো সামনে থাকবে না সর্বশেষ কথা হচ্ছে আখিরুজ্জামানে যদি আমরা টিকতে চাই আমাদেরকে আসহাবুল কাহাফের মতো দৃঢ় ইমানদার হতে হবে একসাথে ইউনাইটেড থাকতে হবে সবাই মিলে একসাথে থাকতে হবে মত পার্থক্য থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে দশটা সংগঠন থাকলেও সবাইকে একসাথে থাকতে হবে সবার মাঝে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ঠিক আছে আপনি একটা দল করেন আপনি একটা মাঝাব করেন আপনি তরিকা করেন কোনো সমস্যা নেই যতক্ষণ আল্লাহ কোরআন রসুল কেবলায় আপনার সাথে আমার মিল আছে এখতলাফি বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে এই যুগের স্বার্থে শেষ জামানার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকাটা বহন করতে হবে এটা যদি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো this is too late already অনেক দেরি হয়ে গেছে আর দেরি করবেন না উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন এমন বিষয় নিয়ে তর্ক করবেন না যেটা উম্মার মাঝে বিভক্তি সৃষ্টি করে আর শেষ জামানাকে ডিল করতে হলে আপনাকে শুধু বাহ্যিক নলেজ অর্জন করলে চলবে না যেটা আপনাদের এডুকেশন সিস্টেম বাহ্যিক নলেজ অর্জন করে ইন্টারনাল নলেজ অর্জন করতে হবে যেটার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে রসুলের সুন্নার কাছে আসতে হবে এবং এগুলো অনুযায়ী আমল করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাল্লাহ then you can see something the others cannot see তখন আপনি এমন কিছু দেখতে পারবেন